ವಿಘ್ನಹರ್ತ ಬಪ್ಪ ವಿನಾಯಕ ಗಜವಂದನ ಪಾರ್ವತಿ ನಂದನ ಬಪ್ಪ ವಿನಾಯಕ নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা জুলাই শনি মহারাজের কৃপায় পাঁচ রাশির জাতক ও জাতিকার নিশ্চিত প্রাপ্তিযোগ ঘটতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে মনে রাখবেন আপনার হাতে অন্য দিনের থেকে আজ অধিক পরিমাণ অর্থ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি যাদের হাতে অন্য দিনের থেকে অধিক পরিমাণ অর্থ আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ কাজেই আপনি যদি একটি লটারির টিকিট কাটেন তবে সেখান থেকে পেতে পারেন প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও কোনো না কোনো উপায়ে আপনি হঠাৎ করে ছোট প্রাইজ বা বড় প্রাইজ পেতে পারেন কিন্তু অনেক সময় কি হয় জানেন আপনি হয়তো প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রম করা সত্ত্বেও তেমনভাবে অর্থ উপার্জন করতে পারছেন না অথবা অর্থ হয়তো উপার্জন করতে পারছেন কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছেন না দেখুন তো আপনার সাথে এরকম ঘটনা ঘটে কি না যদি ঘটে তবে জানবেন দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে ধনরক্ষী কবচ ধারণ করতে হবে তবে দেখবেন ধনের যে অভাব তা দূর হবে এবং আপনার ইনকাম বাড়বে আর হঠাৎ করে যারা প্রচুর পরিমাণ অর্থ চাইছেন অবশ্যই রাহু কবচ ধারণ করুন এই রাহু কবচ যদি ধারণ করেন তবে দেখবেন আপনার হঠাৎ করে প্রচুর পরিমাণ হাতে আসবে অর্থ কারণ রাহুই হচ্ছে এমন একটি ছায়াগ্রহ যে প্রচুর পরিমাণ অর্থ দেয় হঠাৎ করে হঠাৎ করে আপনাকে গরিব থেকে ধনীতে পরিণত করে দিতে পারে সেই জন্য যারা ভাবছেন টিকিট ক্রয় করবেন টিকিট ক্রয়ের প্রতি যাদের আগ্রহ রয়েছে তারা শুধুমাত্র নিজের দায়িত্বে টিকিট ক্রয় করুন কিন্তু যারা ভাবছেন টিকিট ক্রয় করবেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনার যদি ভাগ্যে থাকে টিকিট ক্রয় না করা সত্ত্বেও অন্য দিক থেকে কোনো না কোনো উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ তবে যারা টিকিট ক্রয় করছেন অবশ্যই প্রয়োজনে নিজের রাশিচক্র এবং হস্তরেখা একবার বিচার করিয়ে নেবেন নচেত কি হবে জানেন টিকিট কাটবেন ঘন ঘন ধীরে ধীরে প্রচুর অর্থ বেরিয়ে যাবে কিন্তু হয়তো আপনার প্রাপ্তিযোগ ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে সেই জন্য আগে জেনে নিন আপনার লটারির টিকিটে প্রাপ্তিযোগ রয়েছে কি না যদি থাকে তবে কখন রয়েছে এবং কত সংখ্যার টিকিট কাটবেন সেটি জেনে নিন এই শনিবার দিন পাঁচ রাশির ব্যক্তির লটারিতে প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি এছাড়াও কোনো না কোনো উপায়ে এই পাঁচ রাশির হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ প্রথম সৌভাগ্যশালী রাশি হল বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা দুই সংখ্যা এবং ছয় সংখ্যার টিকিট কাটুন টিকিট কাটার শুভ সময় এগারোটা দশ থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি তা হল কন্যা রাশি কন্যা রাশি ব্যক্তিরা পাঁচ সংখ্যা এবং এক সংখ্যাকে টার্গেট করে টিকিট কাটুন কন্যা রাশির ব্যক্তিদের যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে বারোটা নয় মিনিটে এবং এই সময় থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তৃতীয় পর চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি তা হল ধনুরাশি ধনুরাশির ব্যক্তিরা তিন সংখ্যা এবং নয় সংখ্যাকে টার্গেট করে টিকিট কাটুন টিকিট কাটার শুভ মুহূর্তে যেটা পাচ্ছি বিকেন্ড পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা পাঁচ সংখ্যা অথবা ছয় সংখ্যাকে টার্গেট করে একটি টিকিট ক্রয় করুন কুম্ভ রাশির ব্যক্তিরা দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা আটান্ন মিনিটের মধ্যে একটি টিকিট ক্রয় করুন এই সময়টি হচ্ছে আপনার জন্য সবচেয়ে শুভ সময় আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র ও হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ